আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আরব দেশে দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাক্য তৈরি শিখব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলুন শুরু করি আজকের প্রথম বাক্য কালাম জিয়াদা মাফি ফায়দা কালাম জিয়াদা মাফি ফায়দা অর্থ বেশি কথা বলে লাভ নেই কেউ আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য আপনাকে বোঝাচ্ছে অথবা আপনি আপনার বসের কাছে থেকে সুবিধা নেওয়ার জন্য আপনার বসকে বোঝাচ্ছেন কিন্তু আপনি অথবা আপনার বস সেই সুবিধা দিবে না তাই এভাবে বলছে যে কালাম জিয়াদা মাফি ফয়দা অর্থ বেশি কথা বলে লাভ নেই কোনো সুবিধা নেই কালাম অর্থ কথা জেয়াদা বেশি মাফি অর্থ নাই ফায়দা অর্থ লাভ নেক্সট আতিনি সাই বিদুইন সুক্কার অর্থ আমাকে চা দিন চিনি ছাড়া অথবা চিনি ছাড়া চা দিন আপনি দোকানে যেয়ে আপনি চিনি ছাড়া চা খাবেন অথবা আপনি ম্যাসোয়েটারের চাকরি করেন অফিসে আপনার বস আপনার সাথে চা চাচ্ছে এভাবে বলতে হবে যে আতিনি সাই আমাকে চা দিন বিদুন সুক্কার চিনি ছাড়া আতিনি সাই বিদুন সুক্কার অর্থ আমাকে চিনি ছাড়া চা দিন আশা করি বুঝতে পারছেন আতিনি ফুলুজ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আমার টাকা দাও আতিনি অর্থ আমাকে দাও ফ্লুজ অর্থ টাকা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি হোয়েন মিপ্তা হাদা সাইয়ারা হোয়েন মিপ্তা হাদা সাইয়ারা অর্থ এই গাড়ির চাবি কোথায় হোয়েন অথবা ফেইন অর্থ কোথায় আপনার গাড়ির চাবি আপনি পাচ্ছেন না আপনার আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করছেন হোয়েন মিপ্তা হাদা সাইয়ারা অর্থ এই গাড়ির চাবি কোথায় নেক্সট মিন ফাদলেক আনা এ মুসা দায়ন্তা অর্থ দয়া করে আমি আপনার সাহায্য চাই মিন ফাদলেক অনুগ্রহ করে বা দয়া করে অথবা এইভাবে হয় মাফ করবেন আনা এবি আনা এবি অর্থ আমি একটু চাই মুসাদা ইন্তা আপনার সাহায্য বা সহযোগিতা তাহলে পুরো বাক্যটা এমনই হয় মিন ফাদলেক আনা এবি সোয়া মুসাদা ইন্ত দয়া করে আমি আপনার সাহায্য চাই নেক্সট লাম্বা খারবান লাজিম আবগা কাহারবাই বাতি খারাপ অবশ্যই ইলেকট্রিশিয়ান দরকার আপনার রুমের বা আপনার প্রতিষ্ঠানের লাইট নষ্ট হয়ে গেছে তখন আপনি কাহারবাই খুঁজছেন তো এভাবে বলবেন লাম্বা খারবান লাজিম আবগা কাহারবাই অর্থ বাতি খারাপ অবশ্যই ইলেকট্রিশিয়ান দরকার লাম্বা অর্থ লাইট বা ল্যাম্প খারবান খারাপ লাজিম অবশ্য দরকার আবগা অর্থ দরকার কারবাই অর্থ ইলেকট্রিশিয়ান নেক্সট হোয়েন মুক্তা অথবা মিপ্তা হাদা মোকাইব অর্থ এই এসির সুইচ কোথায় হোয়েন মুক্তা অথবা মিপ্তা হাদা মোকাইব অর্থ এই এসির সুইচ কোথায় হোয়েন অর্থ কোথায় মুক্তা অর্থ চাবি হাদা মোকাইব অর্থ এই এসির সুইচ এবং চাবি দুটাকেই মুক্তা বলা হয় মনে রাখবেন এই কথাটা মিন অথবা মিন নফর বাররা মিন অথবা মিনু নফর বাররা অর্থ বাইরে কে আছেন অথবা কে আছে মিন অথবা মিনু নফর বাররা ইন্তজার আগের বাক্যটার সাথে ইন্তজার শব্দটা যোগ করে দিলেই হবে বাহিরে কে অপেক্ষা করছে মিন অথবা মিনু নফর বাররা ইন্তজার অর্থ বাহিরে কে অপেক্ষা করছে ইন্তজার অর্থ অপেক্ষা করা নফর অর্থ লোক বাররা অর্থ বাহির আবার লোক বা জনসংখ্যাকে বলা হয় আশখাস অর্থ জনসংখ্যা বা পিপুলেশন নেক্সট কেজাব কাল্লাম মাইসির অর্থ মিথ্যা কথা বলা উচিত নয় কেউ আপনার সাথে মিথ্যা কথা বলছেন ঠাট্টা হোক আর মজাক করে হোক যেভাবে হোক মিথ্যা কথা বলছেন কিন্তু আপনি বলছেন যে মিথ্যা কথা বলা উচিত না সেটা আরবিতে হবে কেজাব কাল্লাম মাইসির কেজাব অর্থ মিথ্যা কালাম কথা মাইসির অর্থ উচিত না নেক্সট ওয়ান অফর আলাতুল গুল কিজাব কালাম অর্থ সে সবসময় মিথ্যা কথা বলে ওয়ান অফর সেই লোক আলাতুল গুল সবসময় বলে কিজাব কালাম মিথ্যা কথা অর্থ পুরা বাক্যটা এভাবেই হয় ওয়ান অফর আলাতুল গুল কিজাব কালাম অর্থ সে সবসময় মিথ্যা কথা বলে আশা করি বুঝতে পারছেন নেক্সট কেপ সুগল আনা ওয়ান অফর আলাতুল গিরগির আনা সাওয়া সাওয়া অথবা মাই অর্থ কিভাবে আমি কাজ করব সে আমার সাথে সর্বদা বকবক করে বাক্যটা যেহেতু বড় ভেঙে ভেঙে বললে আপনাদের সুবিধা হবে কেপ সুগোলানা আমি কিভাবে কাজ করব ওয়ান অফর আলাতুল সে সব সময় গির গির আনা সাওয়া সাওয়া আমার সাথে সব সময় বকবক করে অথবা বলতে পারেন গির গির মাই অর্থ আমার সাথে বকবক করে গির গির মাই অর্থ আমার সাথে বকবক করে ছাওয়া ছাওয়া নাও বলে বলতে পারেন মাই অর্থ আমার সাথে নেক্সট আলিয়ম আনা মাইরো সুগল আলিয়ম আনা মাইরো সুগল অর্থ আমি আজ কাজে যাব না আলিয়ম অর্থ আজ আনা আমি মাইরো সুগল কাজে যাব না কেন কাজে যাবেন না হ্যাঁ লে চিন্তা মাইরো সুগল কেন তুমি কাজে যাবে না লে চিন্তা মাইরো সুগল আপনার মোদির আপনাকে প্রশ্ন করছেন তুমি কাজে যাবে না কেন লে চিন্তা মায়ের সুগল বলতে পারেন কারণ আমি অসুস্থ অথবা কারণ তুমি বেতন দাও না এরকম কিছু কথাই বলতে পারেন আনা মায়েরও সুগল আসান আনা তাবান আমি কাজে যাব না আমি অসুস্থ অথবা এও বলতে পারেন আনা মাফিরও সুগল আসান হওয়া মায়াতিক রাতিব হওয়া মায়াতি রাতিব অর্থ আমি কাজে যাব না কারণ সে আমার বেতন দেয় না আনা মাফিরো আমি যাব না সগোল কাজে আসান হচ্ছে কারণ উহা মায়াতি সে দেয় না রাতি বেতন কারণ সে যদি কাজে বেতন না দেয় তাহলে আমি কিভাবে কাজে যাব কাম রাতি বিনতা এখন আপনার মুদির ধরেন আপনাকে প্রশ্ন করছেন কাম রাতি বিনতা তোমার বেতন কত কাম অর্থ কত রাতি বেতন ইনতা অর্থ তুমি অর্থাৎ তোমার বেতন কত আনা রাতিব খামসা মিয়া রিয়াল অর্থ আমার বেতন পাঁচশো রিয়াল আনা রাতিব আমার বেতন খামসা মিয়া রিয়াল অর্থ পাঁচশো রিয়াল খামসা পাঁচ মিয়া একশো রিয়াল হয়েছে সৌদির টাকার নাম নেক্সট ইয়া সাদিক মাফি খোফ আনাতি ইন্তা দেখুন ওই লোক আপনাকে বলছে ইয়া সাদিক হে বন্ধু মাফি খোফ ভয় করো না আনাতি ইন্তা আমি তোমাকে দেবো হে বন্ধু তুমি ভয় পেও না আমি তোমাকে বেতন দেব নেক্সট ইয়া সাদিক মা পিখো আনা আতি ইন্থ অর্থ হে বন্ধু তুমি ভয় পেও না আমি তোমাকে দেব ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটিতে লাইক না দিয়ে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরাকাতু